बोला है टेक्निकल बंधु नाम सुन के फ्रेंड समझे क्या टेक यूट्यूबर हूं मैं झुकूंगा नहीं পুষ্পা ডায়লগটা আমি একটু আমার মতো করে মডিফাই করে বলার চেষ্টা করলাম দেখো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলবে अरे बहुत मनुष्य लग रहे हो मत करो रहने दो रहने दो बहुत बुरे लग रहे हो तोबा तोबा तोबा थारा मूड खराब कर दिया কোয়ালকাম স্ন্যাপড্রাগন क्या बोला तूने এই নামটা তোমরা আগেও শুনেছো তোমরা জানো যে কোয়ালকাম স্ন্যাপড্রাগন কি কোয়ালকাম স্ন্যাপড্রাগন হচ্ছে একটা প্রসেসর ব্র্যান্ড তোমরা আমার ভিডিওতেও আগে এই নামটা শুনেছো যে আমি আগে যে ভিডিও দুটো বানিয়েছিলাম প্রসেসর রিলেটেড ওপরে আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই ভিডিওগুলোর তোমরা যদি সেই ভিডিও চারটে ভিডিও আছে প্রসেসর রিলেটেড তো ওই চারটে ভিডিও যদি না দেখে থাকো আগে তো আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে দেখি তোমরা পেয়ে যাবে চারটে ভিডিও যে প্রসেসর কি কিভাবে কাজ করে সম্পর্কে সিম্পল কিছুটা ধারণা দেওয়া ছিল ভিডিওগুলোতে তো তোমরা দেখলেই বুঝতে পারবে তো কোয়ালকাম স্ন্যাপড্রাগনের নাম তোমরা শুনেইছো তো একটা প্রসেসরের ব্র্যান্ড তো কোয়ালকম স্ন্যাপড্রাগন স্পেশালি স্মার্টফোনের প্রসেসরই তৈরি করে তো কোয়ালকাম স্ন্যাপড্রাগন এই যে এই নামটা যে ছিল কোয়ালকাম স্ন্যাপড্রাগন এই নামটা থেকে কোয়ালকাম নামটা সরে গেছে এখন রিসেন্টলি তো কেন সরে গেছে তার কারণ কোয়ালকাম একটা কোম্পানি আর স্ন্যাপড্রাগন একটা কোম্পানি তো কোয়ালকামের সাথে এর দুজনারই একটা টাই আপ ছিল তো দুটো কোম্পানির মধ্যে একটা মানে কি বলবো কোলাবোরেশন ছিল তো সেই কারণের জন্য ওই কোম্পানি দুটোর নাম মিলিয়ে ওর টোটাল নামটা ছিল হচ্ছে কোয়ালকাম স্ন্যাপড্রাগন এখন কোয়ালকামের সাথে যে ওদের যে টোটাল চুক্তিটা ছিল কোয়ালকাম স্ন্যাপড্রাগনের যে চুক্তিটা তার থেকে কোয়ালকামের চুক্তি শেষ হয়ে গেছে মানে কোয়ালকামের যে চুক্তি সেটা এক্সপায়ার হয়ে গেছে তো কোয়ালকাম আলাদা হয়ে গেছে তো ওই জন্য এখন হচ্ছে শুধু স্ন্যাপড্রাগন নামটাই বলা হবে মানে দু সাল থেকে তোমরা যেসব প্রসেসরগুলো মার্কেটে আসবে তোমরা দেখতে পাবে সেগুলো সবই নাম হবে স্ন্যাপড্রাগন কোয়ালকাম নামটা সরে গেছে ঠিক আছে তো এখন প্রসেসর তৈরি হচ্ছে স্ন্যাপড্রাগনের প্রসেসরই বলা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন আর বলা হবে না রিসেন্টলি মার্কেটে দুটো ফোন লঞ্চ করেছে বিভিন্ন টেক ইউটিউব চ্যানেল মানে যারা আনবক্সিং করে স্মার্টফোনের তো সেই সব চ্যানেলগুলোতে তোমরা দেখতে পাচ্ছ যে আইকু নাইন প্রো তারপরে হচ্ছে মোটো এস থার্টি প্রো এইসব স্মার্টফোনগুলোর আনবক্সিং ঠিক আছে তো মোটো এস থার্টি প্রো তারপর আইকু নাইন প্রো তো এই ফোনগুলোতে রয়েছে Qualcomm Snapdragon eight gen one sorry mistake আমি ভুল বললাম আগে বলেছি যে কোয়ালকাম নামটা সরে গেছে তো ভুল করে আমি বলে ফেলেছি কোয়ালকাম হবে না ওটা হবে হচ্ছে স্ন্যাপড্রাগন এইট জেন ওয়ান তোমরা এখন নতুন শুনতে পাচ্ছ যে স্ন্যাপড্রাগন এইট জেন ওয়ানের প্রসেসর বারবার মুখে কোয়ালকামই চলে আসছে তো স্ন্যাপড্রাগন এইট জেন ওয়ানের প্রসেসরটা কি এই জেন ওয়ান তো আগে তো কখনো আমরা শুনিনি যে এইট জেন ওয়ান বলে কোনো প্রসেসর আছে আমরা জানি যে স্ন্যাপড্রাগনের ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসরের নাম হয় এইট হান্ড্রেড সিরিজের ওপর মানে ধরো যেমন হচ্ছে এইট টেন তারপরে হচ্ছে eight thirty five eight fifty five eight sixty five eight seventy এই গত বছরের যেটা কলকাম স্ন্যাপড্রাগনের ফ্ল্যাগশিপ প্রসেসর ছিল সেটা ছিল হচ্ছে Qualcomm Snapdragon triple eight last ইয়ারের ফ্ল্যাগশিপ প্রসেসর কোয়ালকাম স্ন্যাপড্রাগনের তরফ থেকে এবার এখন যেহেতু কোয়ালকাম নামটা আলাদা হয়ে গেছে তো স্ন্যাপড্রাগন এইট জেন ওয়ান তো স্ন্যাপড্রাগন এইট জেন ওয়ান কি এইট জেন ওয়ান হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি টুর অ্যাকচুয়ালি ওটা টু থাউজেন্ড টোয়েন্টি টু না টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান শেষের দিকেই কোয়ালকাম লঞ্চ করেছিল ওই আবার কোয়ালকাম স্ন্যাপড্রাগন লঞ্চ করেছিল मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं তাহলে কি এইট হান্ড্রেড সিরিজটা কি বন্ধ হয়ে গেল তো হ্যাঁ এইট হান্ড্রেড সিরিজ বন্ধ হয়ে গেল এইট হান্ড্রেড সিরিজের নামটাই চেঞ্জ করে হয়ে গেল হচ্ছে এইট জেন ঠিক আছে এইট জেনারেশন কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে কোয়ালকম স্ন্যাপড্রাগনের সিরিজ কিভাবে চলে আসছিল মানে একদম লো রেঞ্জের যেসব প্রসেসর গুলো সেইগুলো হয় হচ্ছে ফোর হান্ড্রেড দিয়ে নাম ঠিক আছে four twenty five four thirty four four fifty five এরকম বিভিন্ন নামের হয় হচ্ছে সব থেকে কম দামি স্ন্যাপড্রাগনের প্রসেসার মানে একদম লো বাজেটের প্রসেসার হচ্ছে ফোর হান্ড্রেড সিরিজ এবার তার থেকে একটু বেটার প্রসেসার হচ্ছে স্ন্যাপড্রাগনের সিক্স হান্ড্রেড সিরিজ ঠিক আছে এবার সিক্স হান্ড্রেডের six twenty five six ten six fifteen six six ninety five বিভিন্ন রয়েছে আমি সব নাম তো এখন বলতে পারবো তো সব নাম বলছি না আমি জাস্ট কয়েকটা কয়েকটা নাম বলছি মানে হচ্ছে লো রেঞ্জের হচ্ছে ফোর হান্ড্রেড সিরিজ তার থেকে একটু বেটার হচ্ছে সিক্স হান্ড্রেড সিজ মানে যেসব মিড রেঞ্জের ফোনগুলো আছে সেগুলোতে সিক্স হান্ড্রেড সিজের প্রসেসারই সাধারণত ব্যবহার করা হয় এবার তার থেকে আর একটু ভালো মানে আপার মিড রেঞ্জ যেসব ফোনগুলোতে স্ন্যাপড্রাগনের প্রসেসার থাকে সেগুলোতে সেভেন হান্ড্রেড সিজের প্রসেসার থাকে seven thirty seven thirty G seven sixty five তারপরে হচ্ছে এরকম সব রয়েছে সেভেন হান্ড্রেড সিরিজ আর হচ্ছে স্ন্যাপড্রাগনের ফ্ল্যাগশিপ হচ্ছে গিয়ে এইট হান্ড্রেড সিরিজ ঠিক আছে বললাম তো লাস্ট ইয়ারের ফ্ল্যাগশিপ ছিল হচ্ছে ট্রিপল এইট মানে কোয়ালকম স্ন্যাপড্রাগন ট্রিপল এইট এখন কোয়ালকম নামটা সরে গেছে তো শুধু স্ন্যাপড্রাগন আর এইট জেন ওয়ান নামটা হয়েছে স্ন্যাপড্রাগন দেখতে পাচ্ছে যে ওরকম পরপর নাম করতে করতে মানে সংখ্যা শেষ হয়ে যাচ্ছে মানে আটশোর ঘরে যেসব সংখ্যাগুলো থাকে তো সেই আটশোর ঘরের সংখ্যাগুলো তো সবই শেষ হয়ে যাচ্ছে তারপরে নশোর ঘর চলে আসছে এবার নশোর ঘর চলে এলে তো তো ওদের সিরিজটা তো আর কন্টিনিউ হচ্ছে না সবাই কি জানে যে লো রেঞ্জ হচ্ছে ফোর হান্ড্রেড তার থেকে একটু বেটার হচ্ছে সিক্স হান্ড্রেড তার থেকে একটু বেটার হচ্ছে সেভেন হান্ড্রেড আসলে ফ্ল্যাগশিপ হচ্ছে এইট হান্ড্রেড সবাই এটাই জানে তো ওরা তো ভাবলো যে কি করা যায় হ্যাঁ, তখন মানে সংখ্যা দেখতে শেষ হয়ে যাচ্ছে কারণ মানে এইট সিরিজ শেষ হয়ে গেলে তখন কি হচ্ছে নাইন চলে যাচ্ছে এবার নাইন হান্ড্রেড সিরিজের তো কোনো প্রসেসর নেই স্ন্যাপড্রাগনের মানে চলে আসছে না মানে সিরিজটা তো ওইভাবে তৈরি নয় এবার হঠাৎ করে নাইন হান্ড্রেড নাম দিয়ে দিলে তাহলে তো ওটা আবার একটা অন্য সিরিজ হয়ে যাচ্ছে তাহলে তো আর ওই এইট হান্ড্রেড সিরিজ নামটা থাকছে না মানে আমি কি বলতে চাইছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ওই জন্য ওই এইট হান্ড্রেড এর ফার্স্ট এইটটা নিয়েছে এবার জেনারেশন মানে জেন লাগিয়ে দিয়েছে জেন মানে হচ্ছে জেনারেশন মানে এইট হান্ড্রেড এর এইট মানে হচ্ছে ওটা হচ্ছে ওদের ফ্ল্যাগশিপকে যেটা ডিনোট করছে যে এইট হচ্ছে ওদের ফ্ল্যাগশিপের চিহ্ন তো এইট আর জেন মানে যে জেনারেশন অ্যাকচুয়ালি তো ট্রিপল এইট হচ্ছে লাস্ট ইয়ার যেহেতু ছিল তারপরে আসা উচিত ছিল হচ্ছে এইট নাইনটি ফাইভ ঠিক আছে তো যেহেতু সংখ্যা শেষ হয়ে যাচ্ছে তো ওই জন্য এই জেন জেনারেশন এবার যেহেতু এবার নতুন করে স্টার্টিং করে নতুন করে নামকরণটা হচ্ছে একদম প্রথম থেকে নামকরণ হচ্ছে তো সেই জন্য জেনারেশন দিয়ে দিয়েছে ওয়ান ফার্স্ট জেনারেশন অ্যাকচুয়ালি হচ্ছে তোমরা বলতে পারো যে কোয়ালকাম স্ন্যাপড্রাগন যেটা এইট নাইনটি ফাইভ লঞ্চ হওয়ার কথা ছিল সেই এইট নাইনটি ফাইভটাই নাম চেঞ্জ করে মানে রিব্র্যান্ড করে তার নাম দিয়ে দেওয়া হলো স্ন্যাপড্রাগন এইট জেন ওয়ান ঠিক আছে তো এটা হচ্ছে এইট জেন ওয়ানের ফার্স্ট প্রসেসর ঠিক আছে যেহেতু নতুন করে নামকরণ হয়েছে তো সেই জন্য এটা এইট জেন ওয়ানের ফার্স্ট প্রসেসার জেনারেশন ওয়ানের ফার্স্ট প্রসেসার এবার আপকামিং যেসব গুলো আসবে মানে তোমরা মিড রেঞ্জ বলো বা বাজেট রেঞ্জের বলো যাই বলো তো সেই নামগুলো তোমরা এরকমভাবেই তোমরা নাম শুনতে পারবে যেমন হচ্ছে লো রেঞ্জের যেরকম তো লো রেঞ্জের কি আছে লো রেঞ্জ হচ্ছে ফোর হান্ড্রেড সিক্স তো ওরা নাম দেবে কি নাম দেবে হচ্ছে স্ন্যাপড্রাগন ফোর জেন ওয়ান নতুন যা নাম আসবে তাই হচ্ছে মানে ওই যেই ফোর হান্ড্রেড সিরিজ কি সিক্স হান্ড্রেড সিরিজ কি সেভেন হান্ড্রেড এইট হান্ড্রেড যেই সিরিজগুলো আছে ওর ওই যেটা ফার্স্ট মানে যেই সংখ্যাটা যেটা ওই সিরিজটাকে ডিনোট করছে তো সেই ফার্স্ট সংখ্যাটা তোমরা যেমন হচ্ছে ফোর সিক্স সেভেন এইগুলোই ওরা নেবে দিয়ে তারপরে জেনারে জেন লিখে দেবে জেনারেশন লিখে দেবে দিয়ে ওয়ান মানে ফার্স্ট জেনারেশন মানে ওয়ান সেকেন্ড জেনারেশন হলে টু মানে পরের বছর আসবে হচ্ছে সেকেন্ড জেনারেশন এই বছর যা আসবে সব হচ্ছে ফার্স্ট জেনারেশন যেহেতু নামকরণ চেঞ্জ হয়েছে তো স্ন্যাপড্রাগনের নতুন যে সিক্স হান্ড্রেড সিরিজের প্রসেসর আসবে তার নাম হবে হচ্ছে Snapdragon six gen one low রেঞ্জের স্ন্যাপড্রাগন ফোর জেন ওয়ান আচ্ছা তারপরে হচ্ছে একটু আপার মিড রেঞ্জের হচ্ছে সেভেন জেন ওয়ান এরকমই নাম হবে তো তাহলে তোমাদের যদি এই কনফিউশন থেকে থাকে যে স্ন্যাপড্রাগন এর হঠাৎ করে আমরা তো জানতাম four hundred six hundred seven hundred eight hundred এরকমই তো আমরা শুনে আছি তো হঠাৎ করে কি হলো যে এরকমটা কি স্ন্যাপড্রাগন কি আলাদা করে নতুন ধরনের প্রসেসর বানানো চালু করলো না নতুন ধরনের কিছুই করেনি ওই সিরিজটারই একটা নতুন নামকরণ করে দিয়েছে তো আজকে আমার এইটুকুই বলার ছিল আর আজকে আমি মানে তেমন কিছু বড় টপিক রাখলাম না এই ভিডিওটাতে আর অনেক কদিন হয়ে গেল আমি ভিডিও আপলোড করিনি আমি সাধারণত সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো বেশ কদিন হয়ে গেল ভিডিও দিতে পারিনি তার কারণ আমি একটু বিজি ছিলাম তো যার জন্য আমি ভিডিও আপলোড করতে পারছিলাম না আমার একটু টাইমের প্রবলেম হচ্ছিল তো আবার আমি আজকে থেকে একদম পারফেক্টলি ভাবে একদম যেরকম সপ্তাহে একটা করে আমার ভিডিও আসতো সেরকম আসতে থাকবে আর হ্যাঁ আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করো আর নিচে সাবস্ক্রাইব বাটনটাতে তোমরা ক্লিক করে দাও এবং বেল নোটিফিকেশনটা অন করে দাও যাতে আমার নেক্সট কোনো ভিডিও এলে তোমরা সেটা নোটিফিকেশন পাও আর হচ্ছে যারা কনফিউজ যে বুঝতে পারছি না যে হঠাৎ করে এই এই জেন ওয়ান নাম কোথা দিয়ে চলে এলো ঠিক আছে তো তাদেরকে তোমরা এই ভিডিওটা শেয়ার করো আর হচ্ছে ইন্ডিয়াতে ফার্স্ট এই জেন ওয়ানের ওপর যে স্মার্টফোনটা লঞ্চ করেছে সেই স্মার্টফোনটার নাম হচ্ছে iQOO nine pro pro series হচ্ছে গিয়ে ইন্ডিয়াতে first Snapdragon eight gen one আলাদা স্মার্ট আর হচ্ছে দুই নম্বরে হচ্ছে Moto S thirty pro Moto S thirty pro হচ্ছে স্ন্যাপড্রাগন এইট জেন ওয়ানের ওপর সেকেন্ড ফোন ইন্ডিয়াতে লঞ্চ করেছে মোটো এজ এক্স থার্টি হচ্ছে গ্লোবালি এইট জেন ওয়ানের ওপর ফার্স্ট ফোন স্ন্যাপড্রাগনের ফ্ল্যাগশিপ প্রসেসারে লাস্ট ইয়ার থেকে একটু হিটিংয়ের সমস্যা দিচ্ছে মানে লাস্ট ইয়ারের যেটা ফ্ল্যাগশিপ প্রসেসর ছিল কোয়ালকাম স্ন্যাপড্রাগনের তরফ থেকে সেটা ছিল Qualcomm Snapdragon triple eight Snapdragon triple eight flagship processor হওয়া সত্ত্বেও এই ওই প্রসেসরে একটু হিটিংয়ের সমস্যা দেখা দিচ্ছিল স্ন্যাপড্রাগন এইট জেন ওয়ান সেই এইট জেন ওয়ানেও হিটিংয়ের সমস্যা দেখা দিচ্ছে তো তো স্ন্যাপড্রাগনের এটা সলভ করা উচিত স্ন্যাপড্রাগন এইট জেন ওয়ানের benchmarking score nearly one million ফলে মার্কিংয়ের দিক দিয়ে Snapdragon eight gen one second পজিশনে তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আমি নেক্সট একটা ভিডিও আপলোড করব সেটা হচ্ছে একটা আনবক্সিং ভিডিও কোন ফোনের আনবক্সিং এটা এবার সেটা তোমাদের জানতে হলে তোমাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে তো সাবস্ক্রাইব করে নাও আর দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে নেক্সট ভিডিওটা তো দেখো এবং সেই ভিডিওটাতেও একটা লাইক দেবে যদি তোমাদের সেই ভিডিওটাও ভালো লাগে তো আজকের মতো এইটুকুই বাই বাই